গিবত পরনিন্দা সম্পর্কে বলেন এটা তো খুব ভয়ঙ্কর অপরাধ গিবা বিষ্ণু ইসলাম বললেন আতাদ্রুন আমাল গিবা তোমরা কি জানো সাহাবারা গিবত কি সাহাবারা বলল আল্লাহ রসুল আলাম হে আল্লাহ রসুল আপনি এবং আল্লাহ ভালো জানেন বিষ্ণু ইসলাম বললেন রিকরুকা আখ কা বিমা ইয়াকরাহ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা অন্য লোকদের সামনে বললা যেটা শুনলে সে মন খারাপ করবে এটাই হচ্ছে গিবাত সাহাবারা বলল ইনকানাফি আখি হিমা আকুল আল্লাহ রাসুল আমরা যদি তার মধ্যে যেই সমস্যাটা আছে এটাই যদি বলি তার অনুপস্থিতিতে রাসুল বললেন এটা বললেই তো গিবত হবে আর বানিয়ে বানিয়ে বললে তো তোহমাত হবে তার উপর তো গিবত এটা অনেক বড় ধরনের একটা পাপের কাজ এই ব্যাকবাইটিং থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেমতের দিন তাদেরকে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেওয়া হবে এর কারণে লফরুন মিন নোয়াস তামার নখ বানিয়ে দেয়া হবে বড় বড় এবং নিজেরা তাদের গালের গোস্ত বুকের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে তাদের চিৎকারে পুরো জাহান্নামবাসী কেঁপে উঠবে আমরা এই গিবত থেকে বেঁচে থাকি গিবত করতে আসলে অনেক ভালো লাগে একজনের ব্যাপারে আরেকজনের কাছে একটু কানভারি করে দিতে পারলে কেমন যেন ভালোই লাগে এবং আমরা হালাল পদ্ধতিতে গিবত করার চেষ্টা করি আমরা অনেক সময় আসরের মধ্যে বলি আসলে এই কথাটা বললে তো গিবত হয়ে যায় তো না বললেই না না বললে যদি গিবত হয়ে যায় আপনি বলবেনই না এরকম হালাল পদ্ধতি করার দরকার নেই যে বললে তো গিবত হয়ে যায় কি করি বললে যদি গিবত হয়ে যায় আপনি বলবেনই না এই গিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ